काय टायला बोंडको काय टायला काय टाकोलूस नाही ती মুই তোকে বলবা কি তুই এ টকি কোনটা নমস্কার দেখ কেনতি আছে টকি বল আছে মুই এ টকি কে লভ কলিনি হ খাইটা বলুস তুই লভ কলিনি মুই এ টকি কে লভ কলুস নি তুই হই হ মুই এ টকি কে লভ কলিনি এ টকি কেনতা আছে তুই লভ কনি হ মোকে তুই কইলে একা আমি বিবাহিব নইলে নাই মই কইলে বিবাহ নইলে নাই কইলা ঠিক আছে তুই আমার ঘরে এবার যাই করে কইছু গাইছি এটো কি করে মদ নিয়া বলি করি আকর ঘরে মদ নিলে তো এটো কি দেবে নো নিলে আর দেবে আমি তো চাই লব লইছি তুমি বড় লোক যাই করি লব মদ মুদা নিলে তো এটো কি বার করে দেবে নইলে আর দেবে কেন তারি দেবে আমাকে তুই লব আমার ঘরে কো খাইও এটো কি করে মদ নিয়া বলি তুই আমার ঘরে লব কো খাইও তে বল কিনা তা আমার ঘরে লব মদ দেবে নইলে কেন তার না তুই লব আমার ঘরে কো এটো কি করে মদ নেও এটো কি বেশি মন মার নো আনলে কইবি হো মই এটো কি ঘরে तुलसी पिता को लपात छूजा रो रो ती भक्ति अर देवर दरकार नहीं मुखारी मोई तुम आया बाके कोई भी ए टोकी गोरे मौत निया बोली को रिनी की तू एक फ्रेंड चेंज पाए बार सीख दे लोग